ছেলে হইয়াও তোমার জন্য কানছি সেটা তুমি একদিন দেখছো আর আমার আল্লাহ প্রতিদিন দেখে clothes. That's when they তাহেরি কাকু এই আপাদের এখন সময় নাই এদিকে আসার কেন কারণ কাল আবার আছে ম্যাচিং ডে তাই নিয়ে চিন্তায় আছে रोते हैं दिल ही दिल ने तुझे আর याद करते हैं कैसे बताएं तुझसे कितना प्यार करते हैं তো কি অবস্থা ভাই ব্রাদার কি অবস্থা সবার আজকে আমরা কথা বলবো ম্যাচিং ডে সম্পর্কে খেলা হবে খেলা হবে কি বলছিস হুম নিশা কাকু ঠিক বলছি চোদ্দই ফেব্রুয়ারিতে কত মজার মাধ্যমে কতই না কি করছে এখন যে কাজের জন্য তোমার পিছে পিছে ঘুরে টাইম পাস করছে সেই কাজ তো হয়ে গেছে তো এখন তাল বাহানা করবে না তো কি করবে আরে বোন এখন কোনো হাতচোর করে লাভ নেই আগে বোঝনি এখন কেন হাতচোর করছো রোতে হ্যাঁ দিল হি দিল মে নেকা কান্না করে কোনো লাভ নেই এখন তো কলকি ধরা ছাড়া আর উপায় নেই কলকি তো এখন ধরতেই হবে মহিরা গেলে সঙ্গে কিছুই যাব না ময়রা গেলে তো কিছুই যাবে না ইবাদত ছাড়া और कुल्की और कुल्की মারো টান আরে ভাই আপনি তো কলকি ধরা বাদ দিয়ে টেলিফোন ধরছেন আর বলছেন ধরো কলকি মারো টান গাঞ্জা বাবার আশিকান হুম কলকি বলে টেলিফোন টান जब भी तेरी याद आती थी আমার তো মনে হচ্ছে এই ভাই আর চোদ্দই ফেব্রুয়ারিতে মজা করতে না পেরে খুব মিস করছে যাই হোক এই আপুর কষ্টের কান্নাটা একটু এগে দিতে হবে আরে ভাই এই আপু তো থামছেই না ওকে বন্ধুরা এবার আমি একটু এগে দেই হুম মোশারফ করিম কাকু ঠিকই বলছি খুবই দারুণ ছিল कोई मुझे मिस नहीं करता कोई मुझ पे এই আপু তো দেখতেছি টোকাইয়ের মতো রাস্তার ধারে বসে কান্না করছে তার বয়ফ্রেন্ডের জন্য কিন্তু তার বয়ফ্রেন্ড তো আর আসবে না जान से नहीं मरता मैं तुम्हारी आंखों में एक भी आंसू नहीं আর देख सकता मैं चाहता हूँ तुम्हें मिस करता हूँ रोज करता हूँ बहुत मिस এখন আর ফোন করে লাভ নেই करता हूँ तुम्हारी कसम तेरे बिन नामुमकिन এখন চোদ্দই ফেব্রুয়ারিতে কি কি হয়েছে সেই সব ভেবেই থাকতে হবে ਕਰੂੰਗੀ ਨਿੱਕ ਛੱਡਣਾ ਵੀ ਹੋਇਆ ਇਨਕਾਰ ਨਹੀਂ ਕਰੂੰਗੀ ਇਹ ਗੱਲ ਵੱਖਰੀ ਕਿ ਫਿਰ ਪਿਆਰ ਨਹੀਂ ਕਰੂੰਗੀ সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না এমন মজার মজার ভিডিও পেতে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও